নমস্কার বন্ধুরা শঙ্করিস ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমার থেকে বড়জনদেরকে জানাচ্ছি আমার অশেষ প্রণাম ও ছোটদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক অনেক ভালোবাসা আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি সকালে ব্রেকফাস্টের জন্য দেখুন আজকে আমি আলুর পরোটা আমি আলুর পরোটা আমি কেমন করে বানাই মানে নিরামিষ আলুর পরোটা এটাতে পেঁয়াজ রসুন কিচ্ছু আমি দেব না শুধু নিরামিষ আদা দিয়ে বানাবো স্পেশালি এটা আদার ওপর যাবে আমি কেমন আলু তো অবশ্যই লাগবে যেহেতু আলুর পরোটা এটার নাম পড়েছে সের জন্য কি কি লাগছে আপনাদেরকে আমি বলি শুনুন এখানে নিয়েছে আমি আটা নিয়েছি আটা নিয়েছি আমি আধ কেজির মতন পাঁচশো গ্রাম আটা নিয়েছি আটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে নুন আর অল্প চিনি দিয়েছি আর এখানে নিয়েছি আদা অবশ্যই লাগছে আমি অনেক বেশি আদা নিয়েছি বড় দু চামচে বড় চামচের দু চামচ হবে আমি আদা নিয়েছি আর নিয়েছি চিনি আর নিয়েছি নুন এখানে আমি হলুদ নিয়েছি খুব সামান্য হলুদ নিয়েছি আর নিয়েছি কালার অল্প কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এখানে মশলা এই মশলাটা আমি নিজের হাতে বানাই সেটা হলো এটার মধ্যে আছে ভাজা মশলা এটা এটার মধ্যে আছে আপনার তেজপাতা অল্প শুকনো লঙ্কা আছে আর ইসে আছে জিরে আছে ধনে আছে এগুলো সব আমি শুকনো খোলায় আর মৌরি দিয়েছি এটাকে আমি শুকনো খোলা করার মধ্যে শুকনো খোলাতে অল্প নাড়িয়ে নিয়েছি তারপর মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গুলমরিচের গুঁড়ো খুব সামান্য যেহেতু আদা দিচ্ছি আদার মধ্যে ঝাল আছে সেজন্য আমি এখানে গুলমরিচের গুঁড়ো অল্প নিয়েছি কারণ এত ঝাল ভালো ঝাল মিষ্টি এরকমই ভালো লাগে এখন কড়াতে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দিইনি যেন এত তেল হলে পুরটা তেল তেল হয়ে যাবে তখন বেলতে কষ্ট হয় আর এখানে নিয়েছি আমি আধা কেজির মতন আলু আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে একটা ফুল স্টিম দিয়ে একটা সিটি দিয়েছি আলুকে আস্ত আলু রেখেছি আমি আলুটাকে মাঝখান দিয়ে কেটে দিইনি সেজন্য আলুটা যদি কেটে কেটে দিই তাহলে একটু জল জল থাকে আর আস্ত সেদ্ধ দিলে মানে খুবই মানে জল জল হয় না জিনিসটা খুব তাড়াতাড়ি টেনে যায় এখন আমি আর তেল তো অবশ্যই লাগছে আমি দেখুন আমি শস্য তেল দিয়ে বানাচ্ছি মাস্টার্ড ওয়েল দিয়ে এখন আমার কাছে সাদা তেল নেই আপনাদেরকে আমি আগেই বলেছি আমার বাড়িতে যা থাকে আমি সেটা দিয়েই বানাই যে এটা ছাড়া আমার হবে না হচ্ছে না আমার তা আমার যখন যেটা থাকে আমি সেটা দিয়েই বানানোর চেষ্টা করি এখন দেখুন এখানে আমি আদাগুলো দিয়ে দিলাম আদাগুলো ছিটছে সেজন্য আমি খুব সামান্য পরিমাণে অল্প একটু নুন দিলাম অল্প নুন দিয়েছি আর বাকি রেখে দিয়েছি দেখুন নুন আদা তাহলে ছিটবে না কম ছিটবে এখানে আমি দিয়ে দিব আদাটা কিন্তু বেশি ভাজবেন না কড়া ভাজবেন না আঁচটা একদম গ্যাসের কমিয়ে দিবেন দেখুন আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি আঁচটা সম্পূর্ণভাবে কমিয়ে দিবেন আর এখানের আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে নিয়েছিলাম দিয়ে দিব এই চিনি রেখেছি আমি চিনি দিয়ে দিব আট চামচের মতন চিনি নিয়েছি মশলাটা পরে দিব গুলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি যে আটাটা যে রেখেছি না আটার মধ্যে কিন্তু আমি রিফাইন তেল তেল কিচ্ছু দেবো না আপনাদেরকে আগেই বলেছি আমি ময়দাটা খুব ইউজ করি যে রেসিপিটা আমার মানে ময়দা দিয়ে ময়দা ছাড়া হবে না সেটাই আমি ময়দা দিয়ে করি আর নয়তো আমি বেশি আটাই ইউজ করি আদার যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে এই আলুগুলো হাত দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিয়ে দেবেন আঁচ কিন্তু বাড়াবেন না আঁচ কিন্তু কমিয়ে দেবেন দেখুন আমি কড়াতে দিয়ে দিয়েছি সবগুলো এখন আমি এটাকে নাড়াবো প্রথমে যদি পুরো যদি একদম মানে ম্যাশ করে মানে মিহি করে যদি দিয়ে দিন আলুটা না তাহলে টানবে না সহজে টানতে চাইবে না এখন আমি এখানে নুনগুলো দিয়ে দিব যা নুন বাকি ছিল নুনটা এখন দিয়ে দিলাম কম আছে একটুক্ষণ আপনারা ভাজবেন এই পাঁচ দশ মিনিটের মতন অল্প ভেজে ভেজে দিবেন কম আছে আদাটা কিন্তু বেশি ভাজবেন না আমি বারবার বলছি আদাটার গন্ধটাই মেন যখনই গন্ধ বেরোবে কাঁচা ভাবটা একটু চলে যাবে তখনই কিন্তু ছেড়ে দেবেন খেতে খুবই টেস্ট হয় আদা আদা আদা আদা একটা গন্ধ থাকে আদার পরিমাণটা একটু বেশি দেবেন এখন আমি গ্যাসের আঁচটা ফুল বাড়িয়ে দিলাম এই পুরটাই টেস্ট করে বানাতে হবে ম্যাশ করে দিবেন আপনারা অল্প যদি দানা দানা থাকে না তাহলে হয় এ দেখুন বন্ধুরা এটা এটা পুরো এখন একদম ম্যাশ হয়ে গেছে এখন আর বেলতে সময় আর বেরোবে না নয়তো পুর ঘুরিয়ে দিলাম তারপর বেলার সময় অনেক সময় বেড়ে বেরিয়ে যায় ফেটে যায় সেই জিনিসটা আর হবে না সুন্দরভাবে হয়ে যাবে এটা বানাতে অনেক সময় লাগে আমার তো টোয়েন্টি মিনিটস লেগে গেল টোয়েন্টি আর টোয়েন্টি কি থার্টি মিনিটসই লেগে যাবে পুরো লাল মোটামুটি একটু লাল হওয়া পর্যন্ত ভাজবো আপনারা একটা কাজ করবেন যদি আপনাদের ভাজা মশলা বাড়িতে না থাকে না তাহলে কি করবেন ভেজ যে মশলা মশলা মশলাগুলো পাওয়া যায় যে ভেজ মশলা আছে কত কিছু আছে ভেজ আপনারা ইসেও দিতে পারেন চিকেন মিট মশলা এগুলো দেবে কিন্তু চিকেন মিট মশলা দিলে এগুলো তো আর নিরামিষ রইল না সেজন্য আপনারা একটা মানে নিরামিষ মশলা যে পাওয়া যায় প্যাকেট মশলা এগুলো এনে দিতে পারবেন খেতে খুব খুবই টেস্ট হয় খেতে এই দেখুন বন্ধুরা আমার প্রায় হয়ে এসেছে দেখুন আমার তেল কিন্তু নেই দেখেছেন তেলটা কিন্তু নেই আলুতে এমনি টেন তেলটা টেনে নেয় আর আমি কমিয়েও দিয়েছি আপনারাও কমিয়ে দেবেন তেল বেশি দিলে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি লালও হয়ে যায় কিন্তু আপনার হলো গিয়ে এদিকে কি হয় বেলার সময় ভীষণ প্রবলেম দেয় তেল তেল হয়ে থাকে আর এটা ড্রাই হয়ে থাকলে মানে খুবই ভালো আমার প্রায় হয়ে এসেছে এখন আমি গ্যাসের আঁচটা নিভিয়ে দিলাম এখন দেখুন বন্ধুরা এখানে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি এখন এই ডোটা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব বাটি দিয়ে ঢেকে রেখে দিব তারপরে আমি বানাবো দেখুন বন্ধুরা আমার পনেরো মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম এখন ডোটা পুরো সফট হয়ে গেছে বেশি নরম করে এটা মাখবেন না অল্প খুব অল্প টাইট করে রাখবেন আর পনেরো মিনিট পরে যখন দেখবেন তখন বেশ মোটামুটি নরম হয়ে যায় এখন আমি এখান থেকে ছোট ছোট বল বের করে পরোটার জন্য রেডি করব এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি হাত দিয়ে টেনে টেনে একটু বড় করেছি এখন এখানে আমি কিছুটা ভরিয়ে নেব আমার দেখুন আটাটাও কি সুন্দর ডাই পুরো ড্রাই ড্রাই খুব সুন্দর হয়েছে এটাও দেখুন হাতের মধ্যে তেল চিপকাচ্ছে না দেখুন কোনো তেল টেল কিছুই লাগছে না দেখুন একদম পুরো ড্রাই টাইপের হয়ে গেছে এরকম বানাবেন তাহলে কোনো অসুবিধা হবে না আরামে পুটটা ভরতে পারবেন তেল দিলে না এই জিনিসটার খুব প্রবলেম হয় আর যদি বা আপনাদের তেল একটু বেশি পড়ে যায় আমার তো দরকার নেই তথাপি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপরের মধ্যে একটু আটা দিয়ে দিবেন তাহলে কি হবে তেলের ভাগটা কিছু কমে যাবে অল্প আটার মধ্যে টেনে নিবে আমার দরকার নেই আপনাদেরকে দেখানোর জন্য শুধু দেখালাম এই দেখুন এটাকে বন্ধ করবেন ভালো করে কচুরির মতন বানিয়ে দিবেন তারপর এটাকে ভালো করে এরকম করবেন কোনো কিচ্ছু হবে না তেল হলে কিন্তু আর এটা যদি নরম হয় বলটা তাহলে কিন্তু এরকম করতে পারবেন না আপনাদের খুবই প্রবলেম হবে কিন্তু এরকম যদি একটু ড্রাই ড্রাই টাইপের হয় কোনো প্রবলেম ভালো করে পুরোটা লাগিয়ে দিবেন তাতে কি হয় সম্পূর্ণ পরোটাটার মধ্যে স্প্রেড হয়ে যাবে মশলাটা তারপর হাত দিয়ে যতটুকুন পারবেন দেখুন আমি হাত দিয়ে যতটুকুন পারি টেনে দিয়েছি এখন এটাকে আমি বেলবো এখন দেখুন বন্ধুরা এখানে খুব সামান্য পরিমাণে আমি আটা দিলাম খুবই সামান্য দিয়েছি কিন্তু আপনারা বেরেন কোনো রিক্স নেই এটা এদিকে বেরোবে ওদিকে বেরোবে আর আমি দেখুন আমার ভেসে ভেসে উঠছে এই দেখুন আলুগুলো ভেসে ভেসে কিন্তু বেরোবে না ফেটে যে বেরিয়ে যায় এই জিনিসটা কিন্তু হবে না সেজন্য তেলটা আপনারা কষ্ট করে একটু সময় লাগবে কিন্তু পুরোটা স্প্রেড হয়েছে দেখেন এখনই দেখা যাচ্ছে আপনার যতটুকু নিচ্ছে বড় করতে থাকুন কোনো প্রবলেম হবে না সামনে পিছনে কোনো প্রবলেম নেই দেখুন আমার দেখেছেন আটা কত কম দিয়েছি না দিলেও হতো তথাপিও আমি দিয়েছি খুব সামান্য পরিমাণে দেখুন ক্রমে বড় করতে থাকেন যে কোনো জিনিস বানাতে গেলে যদি পরিমাণটা সমান হয় সব কিছুর মাপকাঠি তাহলে জিনিসটা খুবই সুন্দর হয় এখানে আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি দেখুন আমার কাছে ননস্টিকের তাওয়া আছে কিন্তু নেই নিই ননস্টিকে আলু পরোটাটা ভালো লাগবে না সেজন্য আমি এই তাওয়াতে নিয়েছি সব জিনিস ননস্টিকে আমার ভালো লাগে না খুব দেরিতে তাওয়াটা গরম করে আঁচটা কমিয়ে দিয়েছি এই দেখুন আমার এটা মোটামুটি আমি সেকে নিয়েছি ভিতরটা হয়ে গেছে আঁচটা কিন্তু অল্প কমিয়ে শেখবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি আমার কাছে ঘি আছে সেজন্য আমি কি এটার মধ্যে ঘি নিয়ে নিয়েছি অল্প ঘি লাগিয়ে দিব কিন্তু একদম কমিয়ে দিবেন আমি এখন আঁচটা কমিয়ে দিলাম নয়তো পুড়ে যাবে আগের বাঁধাকপির পরোটাতে এক রেসিপিতে এটা আমি দেখিয়েছিলাম যে আপনারা এটাকে কি করে এরকমভাবে সাইডগুলো অল্প অল্প এই দেখুন আমি ভেঙে দিচ্ছি এ দেখুন আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার আলুর পরোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এপিট উপিট ভালো করে বেজে নিয়েছি এখন আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি পুরো সম্পূর্ণটা লেগেছে দেখুন এই দেখুন সম্পূর্ণটা লেগেছে দেখুন আমার কি সুন্দর এটা সেপারেট হয়ে গেছে দুভাগ হয়ে গেছে দেখুন সম্পূর্ণটা লেগেছে আর আমার এই দইয়ের রেসিপিটা এই যে পরোটার সাথে খাওয়াই যে দই দিয়ে যে চাটনিটা বানাই সেই রেসিপিটা আমার বাঁধাকপির পরোটার রেসিপির মধ্যে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এই রেসিপিটা নেক্সট রেসিপি নিয়ে আমি অবশ্যই আসছি ও আর আপনারা কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের বটনটা একটু দাবিয়ে দিবেন এখন আমি আসছি নমস্কার